এখন আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হয়ে গেল এই মুহূর্তে স্যার আজকে আমরা ক্লাস করব লিঙ্কডিন সম্পর্কে তো স্যারের লিঙ্কডিন আছে নাকি জি আছে আব্দুল্লাহ ভাই Twitter Instagram LinkedIn Twitter Instagram সবই আছে তারপরে আপনার সবই আছে আচ্ছা, আচ্ছা, আব্দুল্লাহ ভাইয়ের আছে লিঙ্কডিন হ্যাঁ আছে তো আচ্ছা, আচ্ছা আচ্ছা আর সাবিহা আপুর আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটা লিঙ্কডিন আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার করেন আপনাকে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব আচ্ছা আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট সম্পর্কে কিছু আলোচনা করি প্রথমে এক নাম্বার বিষয় হচ্ছে জীবনে লিংকডইন একটা ডিভাইসে আপনি বুঝতে পারছিস না আমার কথা বুঝে যাচ্ছে না না স্যার একদম কথা বেঁধে বেঁধে আসছে এখন এখন শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে আপনি মাইক্রোফোন অফ কইরা স্ক্রিন শেয়ার করেন আচ্ছা এখন আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা ডিভাইসে মাত্র একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাব যার জন্য আজকে আমি খুবই প্যারার মধ্যে আছি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে আমার প্রফেশনাল যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ছিল সেটা ডিজেবল হয়ে গেছে এখন আমি নতুন করে ইন অ্যাকাউন্ট আপনার সেট করতে পারতেছি না এ নিয়ে আমি খুবই ঝামেলার মধ্যে আছি বুঝতে পারছেন সো দ্যাট আচ্ছা, আমি একটু কথা বলি তাহলে আমার তো আমি তো তিন আইডি দিয়ে এক ডিভাইসে তিনটা ইন অ্যাকাউন্ট খুলেছি তাহলে তো এখন কি করব আপনার তিনটা ডিভাইস একটা ডিভাইস তিনটা আইডি করছেন হ্যাঁ। জি এটা ঠিকই আছে এখনো নষ্ট হয়নি তাহলে তো ডিসেবল নষ্ট আচ্ছা, হয়নি তার মানে হচ্ছে স্যার আচ্ছা। এখন পর্যন্ত আপনার ভাগ্য ভালো আচ্ছা। বুঝতে পারছেন নষ্ট হয়নি স্যার এখন পর্যন্ত নষ্ট হয়নি তার মানে হচ্ছে স্যার আপনার ভাগ্য ভালো ঠিক আছে যদি আপনার ভাগ্য না ভালো হইতো তাইলে এতদিন নষ্ট হই যেত এটা বাস্তবতা স্যার অন্য অ্যাকাউন্টগুলোকে আপনি ক্যান্সেল দিয়ে দেন অথবা অন্য অ্যাকাউন্টগুলোতে আর আপনি অ্যাক্টিভ থাকেন না অ্যাক্টিভ না থাকলে খুব একটা প্রবলেম করবে না অ্যাক্টিভ থাকলে প্রবলেম করতে পারে কথা বুঝতে পারছেন স্যার লগ আউট হলো লগ আউট হইলে হবে না লগ আউট হ্যাঁ লগ আউট কইরা আনঅ্যাক্টিভ কইরা দেন যেটা আপনার অ্যাক্টিভ এটাই রাখেন দেখেন স্যার আমি অ্যাকাউন্ট দেখেন স্যার আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বিষয়টা ভালো অ্যাকাউন্টটাকে নতুন অ্যাকাউন্ট এইভাবে ক্লাস করাইতে গিয়া আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার পুরাতন অ্যাকাউন্টটাকে চলে গেছে পুরাতন অ্যাকাউন্টটা যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে আমি একটা জবের কাজ করছিলাম ওই ফ্রিতে জব পোস্টের কাজ করা এভাবে লিড জেনারেট করা আর লিডের কাজ করা তো ওইভাবে আমি লিডের কাজ করছিলাম প্রায় অনেক টাকা ইনকাম করছি সেখান থেকে কম নাই অনেক ভালোই প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো ইনকাম করছি কিন্তু একটা সময় আমার অ্যাকাউন্টটাকে ডিজেবল করে দিছে কথা বুঝতে পারছেন এর কারণটা হয়েছে কি জানেন এর কারণটা হচ্ছে লিঙ্কডিন সেক্টরটা আপনার খুবই প্রফেশনাল একটা সেক্টর খুবই প্রফেশনাল একটা সেক্টর যে সেক্টরে আপনার মানে ফাইবারের চাইতেও প্রফেশনাল আপনি এখানে কোনো স্কেমিং করতে পারবেন না হাবিজাবি পুশ দিতে পারবেন না আপনি জেনতেন ইচ্ছা শব্দ ব্যবহার করতে পারবেন না যে কোনো মানুষকে ইচ্ছা আপনি ডিস্টার্ব করতে পারবেন না আপনার বিরুদ্ধে যদি ডিস্টার্বের কোনো রিপোর্ট করে ফেস লিঙ্কডিন তাহলে সে লিঙ্কডিন আপনার বিরুদ্ধে কি করবে তদন্ত করবে তদন্ত করে যদি দেখা যায় আপনি সে যে রিপোর্ট করছে সেই রিপোর্টের সত্যতা আছে তাহলে আপনাকে কি করে দিবে ডিজেবল করে দিবে পৃথিবীর মধ্যে যত প্রফেশনাল মানুষ আছে সব মানুষগুলাই লিঙ্কডিনে অবস্থান করে ঠিক আছে আপু আপনি অপেক্ষা করেন কিছু লাড়াছাড়া করবেন না এখন এইভাবেই থাক নতুন একটা ট্যাব নিয়ে রাখেন জাস্ট নতুন একটা ট্যাব নেন আপনি ওই যে বায়ান্ন যে আছে না বায়ান্নটার উপরে চাপ দিয়ে ধরেন চাপ দিয়ে ধরে ডান দিকে সরান তারপরে একটা ট্যাব নেন উপরে বায়ান্ন ইংলিশ আছে না এটারে তো যাই হোক পৃথিবীর যে প্রফেশনাল মানুষগুলো আছে না যেমন সিও e কোম্পানির CEO managing director sales director sales manager কোম্পানির ম্যানেজার ডি এই যে এস এম ডিএসএম এই পদের মানুষগুলা সাধারণত লিঙ্কডিনেই প্রফেশনাল বাংলাদেশে এখনও লিঙ্কডিন ততটা জনপ্রিয় হয়নি ফেসবুকের কারণেই জনপ্রিয় হচ্ছে না আর দুই নম্বর হচ্ছে ফেসবুকে যেভাবে হাবি জাবি ইত্যাদি আপনার চাহিদা মতো পোস্ট করা যায় তেমনিভাবে লিঙ্কডিনে এভাবে যা ইচ্ছা তা করা যায় না কথা বুঝতে পারছেন তারপরে বিষয় হচ্ছে যদি আপনার ফাইবারে বায়ার যদি তাকে মনে করেন টেন পার্সেন্ট তাহলে আপনার লিঙ্কডিনে আছে ফোরটি পার্সেন্ট বায়ার এমনকি কোনো কোনো মেন্টর বলেই থাকেন এইট্টি পার্সেন্ট বায়ার ফাইভ লিঙ্কডিনে আছে কারণ কোম্পানির সিও কোম্পানির ম্যানেজার কোম্পানির ডিরেক্টর কোম্পানির সেলস ম্যানেজার ইত্যাদি এইগুলোর প্রত্যেকের একটা করে কি আছে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে কথা বুঝতে পারছেন কারণ আমরা যে কোনো ওই কাজের জন্য ওই সমস্ত মানুষের কাছেই তো আমাদের দরকার বা ওই সমস্ত মানুষ পর্যন্ত আমাদের পৌঁছা দরকার যে সমস্ত মানুষগুলো আর কি আছে প্রফেশনালি তাদের অ্যাকাউন্ট কোম্পানি আছে তাদের বিজনেস আছে তারা কোম্পানির জব হোল্ড কাউকে ইচ্ছা করলে জব দিতে পারে ওই সমস্ত মানুষগুলাই তো আমার প্রয়োজন রাইট তো সো দ্যাট আমাকে লিঙ্কডিনের কাজ করার আগে বা লিঙ্কডিন প্রফেশনালি কাজ করার আগে এই জিনিসটা চিন্তা করতে হবে যে এখানে আমার টার্গেটেড মানুষগুলার অবস্থান এই জায়গার মধ্যে আমার টার্গেটেড মানুষের অবস্থান সো দ্যাট আমি ওই সমস্ত মানুষগুলাকে আমি এমনভাবে টার্গেট ফিল করব যেমনভাবে টার্গেট করব যে আমাকে এই মানুষগুলোর প্রতি আমি বস করব ওগুলাকে আমি বস করে নিব ঠিক আছে স্যার স আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে আমাদের লিঙ্কডিনের বেশ কিছু ক্লাস হবে আজকে ক্লাস হবে আমাদের just LinkedIn account create and set up দুই নম্বর হবে আমাদের LinkedIn account page set up তিন নম্বর হবে আমাদের গ্রুপ সেট আপ সাইন নাম্বার হবে আমাদের লিঙ্কডিন মার্কেটিং কিভাবে আমরা লিঙ্কডিন থেকে বায়ার খুঁজে পাই লিঙ্কডিন বায়ার খোঁজার উপরে দুইটা ক্লাস বা একটা ক্লাসে যদি সম্ভব না হয় তাহলে আমি দুইটা ক্লাস নেব কারণ লিঙ্কডিনে প্রচুর পরিমাণ বায়ার আছে আপনি আমি যদি সময় বে করি লিঙ্কডিনে প্রচুর পরিমাণ সময় বে করি সব সময় এটা নিয়ে পড়ে থাকি এর পিছনের ব্লগগুলো যদি পড়তে থাকি তাহলে একটা সময় আমরা লিঙ্কডিন থেকে ভালো বায়ার জেনারেট করতে পারবো কারণ লিঙ্কডিনে প্রফেশনাল মানুষগুলো আছে তবে হ্যাঁ এই জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হইব আপনাকে কি করতে হইব লিঙ্কডিনের আপনার ফেসবুকে আমরা বলি ফ্রেন্ড হ্যাঁ তা লিঙ্কডিনে বলে কানেক্টর এভাবে আপনি ফ্রেন্ড বাড়াইতে হইব মানে কানেক্টর বাড়াইতে হইব connector professionally connector fill fill up করতে হইব আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনালি করতে হইব তারপরে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস বাড়াইতে হইব ঠিক আছে এই জায়গাগুলোতে আমাদের কন্টিনিউয়াসলি পোস্ট করতে হইব সবচেয়ে বড় যে জিনিস আমাদের অ্যাক্টিভিটিস বাড়াইতে হইব কন্টিনিউয়াসলি পুস্ট করতে হইব হ্যাঁ এই বিষয়গুলো আমরা যত বেশি করব তত বেশি আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা বাড়ি হবে আর লিঙ্কডিন অ্যাকাউন্টটা যদি আমাদের বাড়ি হয়ে যায় তাহলে আমাদের পিছনে তাকানোর কোনো কারণ নাই ঠিক আছে সো এই দিকে আমাদের খেয়াল রাখতে হইব তারপরের বিষয় হচ্ছে আমাদের যে কানেক্টরগুলো বাড়াইবো আমাদের মনে রাখতে হইব আমরা বাংলাদেশে কোনো মানুষকে যেন কানেক্টর না বাড়াই হ্যাঁ আমরা যত দূর সম্ভব ইউএসএ কানাডা ইউকে তারপরে হচ্ছে German Japan German Japan Italy France Denmark Sweden Iceland Ireland Netherland এই সমস্ত হংকং হ্যাঁ হংকং চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দেশের মানুষগুলাকে আমরা যেন কানেক্টর বানাই আমরা এই টার্গেটের ধরে ধরে আমরা হ্যাঁ টার্গেটেড ধইরা ধইরা আমরা কাজ করব কিভাবে এগুলা খুঁজে বাইর করব কাজ করব হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে হ্যাঁ, আমি আসতেছি তো কিভাবে আমরা কাজ করব কিভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরের ধীরে ধীরে আমরা সামনে যাইব বিস্তারিত আমি আলোচনা করব ইনশাল্লাহ যেহেতু আমরা পাঁচ সাতটা ক্লাস করব লিঙ্কডিনের উপরে তো আপনারা সবই পাবেন তো আমি আজকে আপনাদের সামনে ভূমিকাটা উপস্থাপন করলাম এই বিষয়গুলো আমাদের মনে রাখা ভালো যে আমরা অবশ্যই অবশ্যই আমাদের লিঙ্কডিংটাকে ফাইবারের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে করব ঠিক আছে এবং লিঙ্কডিন অ্যাকাউন্টটা বানানোর সময় অবশ্যই আমার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে বানাইব কারণ কোনো কারণ যদি আমাকে লিঙ্কডিন প্রেফ অ্যাকাউন্টটাকে ভেরিফাই চায় তাহলে যেন আমি আমার ভোটার আইডি কার্ডটা সাবমিট করে আমি ভেরিফাই করতে পারি কথা বুঝতে পারছেন সো আমার এক্ষেত্রে এটা খেয়াল রাখা অবশ্যই জরুর যাতে আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার ভোটার আইডি কার্ডটাকে আমি প্রেফারেট করব এখন যদি কারোর ভোটার আইডি কার্ড না থাকে তাহলে সে কি করবে অবশ্যই সে যখন লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন তার ফ্রেন্ড বন্ধু বা বাবা মা বড় ভাই অথবা অন্য কেউ যদি থাকে তাহলে তার ইনফরমেশন দিয়ে তার ভোটার আইডি কার্ড অনুসারে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে কারণ লিঙ্কডিন অ্যাকাউন্ট যে কোনো সময় আপনাকে ভেরিফাই চাইতে পারে যখন ভেরিফাই চাইব তখন আপনাকে অবশ্যই অবশ্যই এই ভোটার আইডি কার্ড সাবমিট করে আপনি ভেরিফাই কনফার্ম করতে হইব আরেকটা বিষয় আমাদের জেনে রাখা ভালো লিঙ্কডিনের দুইটা অপশন আছে একটা অপশন আছে পেইড অপশন একটা অপশন আছে ফ্রি অপশন আপাতত আমরা ফ্রি অপশনটাই ব্যবহার করব কারণ আমরা পেইড অপশনে ব্যবহার করব না হ্যাঁ যদি আপনার সামর্থ্য হয় যাক তাকে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি পেইড অপশন ব্যবহার করবেন আর যদি আপনি পেইড অপশন ব্যবহার করতে পারেন তাহলে it will be so better for you because finding your buyer because most of the peoples to using to the premium LinkedIn account ইনি প্রফেশনাল পারসন সো এটা আমাদের মনে রাখা অবশ্যই দরকার যে আমাদের বেশিরভাগ মানে প্রফেশনাল মানুষগুলা তারা লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম অর্থাৎ পেইড অ্যাকাউন্টটা তারা ব্যবহার করে আর আমরা যদি পেইড অ্যাকাউন্ট ব্যবহার করি তাহলে আমরা অনেক ফিচার পাবো অনেক ফিচার ইউজ করতে পারবো আমাদের বায়ার খুঁজে পাবো আমাদের সহজ হবে বিভিন্ন ব্লগ খুঁজে পাবো ব্লগে আমরা যেতে পারবো মানুষ যে জবের পোস্ট করে সেগুলো আমরা খুঁজে পাইব সো আমাদের এদিকে একটু কাল যদি আমাদের পক্ষে পসিবল হয় সম্ভব হয় তাহলে আমরা প্রিমিয়াম নিব তবে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি না প্রিমিয়াম নেওয়ার জন্য সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যদি প্রিমিয়াম নেন তাহলে সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয় এটা আমার কোনো পার্সোনালিটি নাই বা আমার কোনো সাজেশন নাই যদি নিতে পারেন সেটা আপনার জন্য বেটার কারণ আপনি ইনভেস্ট যদি করেন তাহলে ইনভেস্টের রেজাল্ট আসে যে আমরা জানি বিজনেসের ক্ষেত্রে যত বেশি যে ইনভেস্ট করে সে তত বেশি সফল হয় ইনভেস্ট ইনভেস্ট আপনাকে রেজাল্ট নিয়ে আসে ওকে আমরা এতটুকু ভূমিকা আলোচনা করলাম এখন আমাদের হ্যাঁ, আরও কিছু জিনিস প্রয়োজন আমাদের একটা প্রফেশনাল ছবি প্রয়োজন একদম প্রফেশনাল ছবি যেখানে আমাকে সম্পূর্ণ একজন প্রফেশনাল মানুষ মনে হবে সেরকম একটা ছবির প্রয়োজন আছে এখন মহিলা যারা আছেন ওনারা হয়তো বা মুখ ফেস দিতে চান না হ্যাঁ আপনি যদি দিতে না চান তাহলে আপনি দিতে পারেন না দিতে পারেন এটা আপনার পার্সোনালিটি তবে ছবিটা যত সুন্দর হবে যত অ্যাট্রাকটিভ হবে তত আপনার জন্য বেটার ঠিক আছে এখন আমরা চলে যাই আমাদের মূল কাজে সাবিহা সিরাপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সাবিহা নাফসির আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি তো শুনতে পাচ্ছেন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি এখানে এই যে উপরে যান এই যে আপনার আপনার যেখানে ওই যে সাদা আছে এর পাশে প্লাস চিহ্ন আছে কথা একদম বাজে বাজে আসতেছে আমি কথা ভালোভাবে বুঝতে পারতেছি না আমি হচ্ছে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করি এখন এতক্ষণ তো আপনি কি করলেন তাইলে লিভ নিয়ে জয়েন করতেন এতক্ষণ কথা শোনা যাচ্ছিল এখন আবার শোনা যাচ্ছে না মেবি আপনার নেট প্রবলেম আচ্ছা আপনার মেবি আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনি কাজ করেন প্লাস চিহ্নতে ক্লিক করেন সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ উপরে প্লাস চিহ্নতে ক্লিক করেন জি স্যার স্যার এর সম্পর্কে আর কিছু জানার দরকার ছিল যেমন স্যার সাইবারের মতো কি স্যার একটাই খুলতে হবে কিনা যেটা স্যার আপনি বলছেন দুইটা তিনটা থাকা যাবে না না না আপনাকে একটা পিসিতে একটাই ক্রিয়েট করবেন এটা হইলো সত্য আমি জানতে যাচ্ছি ইনস্টাগ্রাম আচ্ছা, খোলা যায় সমস্যা নাই আচ্ছা। এক একটা আলাদা আলাদা কইরা ইনস্টাগ্রাম কয়েকটা অ্যাকাউন্ট খোলা যায় ফেসবুকের মতো কয়েকটা কইরা খোলা যায় সমস্যা হয় না স্যার ফেসবুক ইনস্টাগ্রাম এই দুইটা তো বলা হয় সেম ক্যাটাগরি তাই না স্যার হ্যাঁ কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুকও পেইড পেইড সেকশন আছে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে ফেসবুকের আচ্ছা। আছে আছে ইনস্টাগ্রামেরও প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তবে আমাদের দেশে মানুষ ইউজ করে না রে আচ্ছা যাই হোক আপনি সাবিহান্ন নাফসির আপু আপনি এই জায়গাতে সার্চ করেন লিঙ্কডিন লেখা L I N K E D I N LinkedIn LinkedIn dot com এই যে আপনার দেয়া আছে নিচে link L I N K E এটা না না উপরে এটা দেখে দেখে বানান লেখেন সমস্যা নাই এটাতে সার্চ দিন না সার্চ দিয়ে এমনি বানান দেখলে দেখে দেখে লেখা LinkedIn dot com dot com enter দেন এন্টার দেন কিচ্ছু করা লাগবে না এন্টার মারেন কি বাটনে এন্টার আছে ই এন টি আর এন্টার হ্যাঁ দিছি স্যার ওকে আসো আসতেছে আচ্ছা এখন দেখেন আমাদের একটা ফিচার আসছে ঠিক আছে এই যে ফিচারটা আসছে এই ফিচারটা একটু সিনে রাখেন আচ্ছা আপনি দেন উপরে দেখেন আপনার এখানে দিয়েছে কন্টিনিউ এস সাবিহা ঠিক আছে এটাতে কন্টিনিউতে ক্লিক করেন জাস্ট কন্টিনিউতে এই জায়গাতে এই তাক এই তাক এখন দেখেন আপনার এই যে কন্টিনিউটি দেওয়ার কারণে আপনাকে এখানে যে বিষয়টা দেখাচ্ছে এখান থেকে সরাসরি আপনার যে এই ইমেলটা দেয়া আছে এই ইমেলটাতে চলে আসছে এখন আপনার পাসওয়ার্ড আছে কি না ঠিক আছে আপনি আবার ব্যাক দেন আপনি আমাদের আবার ব্যাক দেন আবার ব্যাক ব্যাক এই যে ব্যাক ব্যাক পিছে বাম পাশে লিঙ্কডিনের উপরে দেখেন একটা এরর চিহ্ন আছে বাম দিকে এই এইটাতে দিলে ব্যাক হইব আচ্ছা এখন দেখেন আমরা একটা বিষয় করব কি জানেন আহা কি হইল ব্যাক দিতে বললাম এক একাই চলে আসছে আবার আবার ব্যাক দেন আবার ব্যাক দেন একদম জায়গায় চলে গেছে আচ্ছা আবার সার্চ হ্যাঁ আবার সার্চ সমস্যা নেই সার্চ নতুন তো এই জন্য আপনার প্রবলেম হইতাছে আচ্ছা এখানে দেখেন এই যে সাইন ইন উইথ গুগলে ক্লিক করেন নিচে সাইন ইন উইথ গুগলে ক্লিক করেন ও আচ্ছা তাইলে একাই এটা চলে আসছে স্যার এটা আর কিছু করার নাই এখন নিচে দেখেন সাইন ইন একটা শব্দ আছে নিচে দেখেন ওই যে এগ্রি এন্ড জয়েন এর হ্যাঁ সাইন হ্যাঁ, ইন এ মারেন ইমেল দিতে হবে হ্যাঁ ইমেল দেন আপনারা ইমেলটা দেন ওই যে ইয়ে, ওই ওইটা কি দিয়ে দেয় এট রেট আপনি উপরে মধ্যে দেখেন শিফটে দুইরা শিফটে হ্যাঁ। দুইরা দুইয়ে চাপ দেন শিফটে চাপ দিয়ে দুইয়ে চাপ দেন হ্যাঁ আসছে এটা মনে রাখেন একটা পাসওয়ার্ড দেন এটা আপনি মনে রাখবেন পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন ওকে সেভ দেন সেভ দেন ইনফরমেশনগুলো সেভ করেন মানে আপনি কখনো যদি চান তাহলে সরাসরি আপনার অ্যাকাউন্টটা চলে যাবে হ্যাঁ এটা আপনি কোনো সময় এভাবে লিঙ্কড সার্চ দিলেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে যাক তারপরে দেন আপনার নাম ফার্স্ট নেম আপনার ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এখন আবার ইমেল দিব হ্যাঁ আবার ইমেল দিব এখানে আগের পাসওয়ার্ডটাই দিব স্যার হ্যাঁ আগের পাসওয়ার্ডটাই দেন ওই যে আপনারা দেখেন এখানে দেখাচ্ছে ওইটাতে ক্লিক করলে ওইটাই চলে আসবে বুঝছেন এখন এগ্রি এন্ড জয়েন যে আপনি নেটওয়ার্ক স্লো দেখছেন আচ্ছা এখন বাংলা কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দেন জিরো ছাড়া দিয়ে জিরো ছাড়া ঠিক আছে সাবমিট হ্যাঁ, কি বলছে enter the code that was sent to your mobile phone হ্যাঁ আপনি একটা কোড গেছে আপনার মোবাইল ফোনে সেটা আপনি বসান দেখো তো একটা কোড গেছে গেছে six three two eight three seven submit city দেন আমি যেখানে থাকি সেখান সেটাই দিব হ্যাঁ আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ দিয়ে দেন এটা নেক্সট নেক্সট দিছেন নি হ্যাঁ দিছি নেটওয়ার্ক অনেক স্লো হ্যাঁ okay your profile help us discover new people and opportunities most recent job title হ্যাঁ আপনি কি আই e, আপনি কি স্টুডেন্ট নাকি আপনি কি এটা লিখবেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লেখেন I am a professional digital marketer এটা লিখবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট লেখেন ডিজিটাল মার্কেটার আর কিছু না এখানে দেখেন এই যে সার্চ দিলে আসতে হইব এখানে সার্চে দেখি পাইতাছেন না তো আপনি ডিলিট দেন ডিলিট দেন এটা এখানে থাকতে এখানে কি সার্চ অপশন আছে হ্যাঁ ওই যে আপনি এটা লেখার পরে এটা নিচে আসবে লেখেন ডিজিটাল মার্কেটার লেখেন তো digital marketing manager digital marketing specialist আছে না এটা দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তিন নাম্বারটা হ্যাঁ। ওকে এমপ্লয়মেন্ট টাইপ এটাতে ক্লিক করেন এমপ্লয়মেন্ট টাইপের ওখানে হ্যাঁ ওখানে কি কি আছে full time full time full time most recent company লেখেন ফাইবার ফাইবার লেখেন Fiverr and Upwork Fiverr and Upwork হ্যাঁ এই যে ফাইবার আসছে না ফাইবার এটা হ্যাঁ হ্যাঁ ফাইবার তারপরে দেন আপওয়ার্ড এখন তো আপনার সম্ভবত ফাইবার অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট হয়েছে না এই জন্য হয়তো ঝামেলা করে এই যে এই যে ফাইবার এন্ড আপওয়ার্ক আছে না এইটাই দেন এই যে ফ্রিল্যান্সার্স বায়ার্স এন্ড সেলার্স হ্যাঁ হ্যাঁ বায়ার্স এন্ড সেলার্স দেখেন রিসার্চ করতেছে সার্চ করতেছে কি দেখা দেখান আচ্ছা কি বলছে এখানে there are three nine zero six member at your a company okay continue আপনাকে এখানে কি দেখাচ্ছে কনফার্ম ইউর ইমেল আপনি ইমেইলে যান আপনি নিউ ট্যাব ওপেন করেন ওপেন করে আপনার ইমেলটা ওপেন করেন নিউ ট্যাব প্লাস ক্লিক করেন হ্যাঁ প্লাস নিউটেপ মানে প্লাস তারপরে আপনি ডাইনে গিয়ে ইমেলটা ওপেন করেন বা এখানে ওপেন হ্যাঁ ওখানে এই যে লিঙ্কডিন থেকে একটা মেসেজ আসছে দেখছেন এটা ওপেন করেন এখানে না ওপেন করে রাখবেন এখানে বারো আঠারো চৌত্রিশ আপনার কনফার্ম কোড লেখেন বারো আঠারো চৌত্রিশ আপনার লিঙ্কডিন লিঙ্কডিন টেপে যান বারো আঠারো চৌত্রিশ Thank you. বারো আঠারো চৌত্রিশ তেরো হয়ে গেছে হ্যাঁ বারো আঠারো চৌত্রিশ অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম এখন দেখেন are you looking for a job yes next তারপর job title digital marketing job title দেন না জব টাইটেল দেন social media marketing sorry social media marketing social marketer social media marketing social বানানো হচ্ছে এস ও সি আই এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে আছে দেখেন আচ্ছা মিডিয়া ম্যানেজার দিয়ে দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দেন সমস্যা নাই তারপরে দেন গুগল মার্কেটিং গুগল মার্কেটিং উপরে উপরে আবার লেখেন এখানে পাঁচটা লিখতে পারবেন লেখেন Google marketing Google ads campaign marketing নাই গুগল অ্যাডস ক্যাম্পেইন লেখেন গুগল এডিএস অ্যাডস নাই না আচ্ছা দেন আবার হ্যাঁ। ওগুলা কাটেন কাইটা লেখেন অ্যাডস ক্যাম্পেইন আচ্ছা অ্যাডস ক্যাম্পেইন আছে কিনা দেখেন এটা আবার যে করেন স্পেস কাটেন স্পেস কাটে আপনি দেখবেন এখানে সার্চ বারে আসে কি এই যে এখানে দেখেন কি আসছে আহারে এখানে দেখবেন একটা তালিকা আসে না ওই তালিকাটার দিকে ফলো করবেন এই দেখেন এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কি কি আসছে ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সেলস অ্যাডো advocate sales specialist administrative aide ওই রুলের মধ্যে দইরে টান দিয়ে নিচের দিকে আসেন রুলের মধ্যে দইরে টান দিয়ে নিচের দিকে আসেন এইটা হ্যাঁ এগুলাই শেষ স্যার আচ্ছা নাই তাই না তাহলে আচ্ছা দেন লেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন এখানে লেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন এখানে লেখেন Google ads campaign job title search বারে देखिए then enter then c a m p a i g n p a i g n p c a m p a i g n p পরে i পরে একটা g দেন g দেন হ্যাঁ আইজিএন ইটা কাইটা বলেন হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইন লেখার পরে এন্টার দিবেন এখন কি লিখবো স্যার আইটা কাটেন আইটা ই কাটেন E E C M P A I G N E কেটে দেন ইটা আইটা কেটে নিব আমি লিখে দিচ্ছি দাঁড়াও দেখেন মেসেঞ্জারে লিখে দিছি আপনি দেখে ওখানেতে লিখে নেন নিনে বলে মানে গ্রুপ মেসেজ তো বাবু দেখছেন নি মেসেঞ্জারে দিছি গ্রুপ মেসেজ গ্রুপে দিছি আপা এন এর পরে যে ই আছে এটাকে দিতে দেন ওখানে কার্সর রাইকা এন্টার হ্যাঁ, মারেন আসে নাই তো এই তো আসছে ওই ঠিক আছে এখন এন্টার দেন আপনি এন্টার দেন আপনি এন্টার মারেন হ্যাঁ দিছি স্যার বুঝছি আচ্ছা তা কাটেন এটা কাটেন কাইটা লেখেন ইউটিউব মার্কেটিং ইউটিউব লেখেন তো দেখি আপনি এসইএম e দেন আচ্ছা বুঝছি এখানে কাইটা ওগুলো কাইটা এসইএম e দেন SEM SEM e S E M M না M S E M M for marketing ম্যানেজারের এ মার্কেটিং এর এম যে আছে না এম আচ্ছা হ্যাঁ। এই যে SEM e e e manager আপনি না নিচে আসেন সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট একটা আছে দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট এই যে এইটা এইটা এটা দেন হ্যাঁ এই তো আচ্ছা এখন লেখেন এস ই এসইও না SEO SEO e e e এখন দেওয়ার প্রয়োজন নাই এসইও দেওয়ার এস এম এম দেওয়ার প্রয়োজন এম আপনি দেন এসএমএম দেন এসএমএম এসএমএম এ কিছু আসে নাই আসছিল তো কি না স্যার কিছু আসলো না এস E. শুধু এস এ আসছিল এম দেওয়ার পর এস এম ডাবল এম কি আসে সার্চ ইঞ্জিন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসে না কই আসলো না তো আসছে না আচ্ছা দেন ইউটিউব দেন ইউটিউব ইউটিউব ইউটিউব আসে নাই আচ্ছা ভিডিও দেন তো ভিডিও মার্কেটিং অথবা হ্যাঁ, BID video producer videographer video director video specialist video marketing আপনি স্ক্রল করে নিচে মার্কেটিং কোথায় স্যার ভিডিও ম্যানেজার আছে আপনি ডানের স্ক্রল করে নিচের দিকে যান আছে কিনা দেখেন video intern video production specialist freelancer video producer senior video editor আসলো না তো স্যার আচ্ছা ডিজিটাল লেখেন তো ডিজিটাল আপনি এইভাবে খুঁজাইয়া লিখতে এগুলা এই এই টাইটেলগুলোর উপরে আপনার জবের অফারগুলো মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারদের বা স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আরেকটা দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আপনি ফার্স্টটা দিতে পারবেন বুঝছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট স্পেশালিস্ট ওই স্পেশালিস্ট ম্যানেজারের দুই নম্বরে হ্যাঁ এইটা এইটা এটা মার্কেটিং স্পেশালিস্ট তারপরে দেন লিড জেনারেশন লিড জেনারেশন না না ফেসবুক না লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া দিছে মানে ফেসবুক বাইরে আসছে L E A D lead generation lead generation হ্যাঁ লিড জেনারেশন প্রথমেই আছে এই যে ওকে এই পাঁচটায় আর দিতে পারবেন না এখন আসেন জব লোকেশন জব লোকেশনে দেন ইউএসএ লোকেশনে কি দিব ইউএসএ জি স্যার ইউএসএ এই যে ইউনাইটেড স্টেট এটা দিব হ্যাঁ এটা দেন ইউকে ইউনাইটেড কিংডম দেখেন ইউনাইটেড কিংডম আপনি স্ক্রল করে নিচে আসেন নিচে আসেন নিচের ওই কলমটা তো দেখা যাচ্ছে না আপনি ডানে ইউনাইটেড ইউনাইটেড বড়টা দিয়ে আসেন আপনি ডান বড় ডানে যে বড়টা আছেন একদম ডান পাশে যে স্ক্রল স্কোল করাটা আছেন ওটাতে টান দেন একজন আচ্ছা আপনি U N I T E D United লেখেন ইউনাইটেড এই যে দুই নম্বরে Kingdom United Kingdom Canada Canada Canada আছে না আপনি দেখবেন নিচে আসছে নিচে এই যে কানাডা হ্যাঁ এই তো প্রথম নাম্বারটাই কানাডা হ্যাঁ কানাডা তারপরে হ্যাঁ। দেন Italy I T L Y যে এক নাম্বার এক নাম্বার তারপরে দেন France F R A N France হ্যাঁ ফ্রান্স হ্যাঁ ঠিক আছে তারপরে দেন অস্ট্রেলিয়া এ টি এই যে অস্ট্রেলিয়া এক নম্বরে আসছে অস্ট্রেলিয়া তারপরে তারপরে দেন সুইডেন সুইডেন নিউজিল্যান্ড আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের মানুষ কাজ করে না এগুলা বাদ দেন সুইডেন ডেনমার্ক সুইডেন দিছি স্যার ডেনমার্ক ডেনমার্ক হ্যাঁ ডেনমার্ক জার্মানি জাপান জার্মানি পড়ে জাপান জার্মানি তো আসলো না জি বানান হয়নি জি ই আর জার্মানি বানান বলিছে জি ই আর আপনি টোটালটা জে না জি আপনি টোটালটা এটা জি দিয়ে লেখেন জি ই আর এই যে প্রথমেই আসছে জার্মানি জার্মানি পড়েছেন জাপান জাপানিসি স্যার জাপান জাপান জাপান দিছি স্যার জাপান দিছেন সিঙ্গাপুর জি সিঙ্গাপুর আপনার মেয়ে এখনো ঘুমায়নি না স্যার সিঙ্গাপুর আর নিতেছে না আচ্ছা ঠিক আছে আপনাকে এই পাঁচটাই চারটাই দিছে আপনাকে আর নিতেছে না আপনি কি বুঝতেছেন আর নিতেছে না তারপরে আই এম ওপেন না না রিমোট তারপরে স্ক্রল করে নিচে আসেন আপনার মাউসের একটা চাকা আছে চাকাতে এইভাবে ঘুরা দেন দেখবেন উপর নিচ হইব এই যে দেখছেন নেক্সট এটা এটা আবার দেন এটা আই এম ওপেন ক্লিক এটাতে দেন এইটা হ্যাঁ টিক মার্ক দিয়ে দেন এটা এই যে এখন নেক্সট দেন আচ্ছা এখন এখন পড়েন এটা generation United Kingdom social media get notification when হ্যাঁ ঠিক আছে নেক্সট তারপরে এটা পড়েন let let require uh, uh requires no you no, are open you are to new job open to okay, new okay. Eh, jobs ঠিক শেয়ার উইথ হ্যাঁ শেয়ার উইথ রিকোয়ার্ড ঠিক আছে নেক্সট একটা বারকোড আসলো আচ্ছা বারকোডের কিছু করার নাই নিচে আসেন স্ক্রল কইরা নিচে আসেন নেক্সট দিব নেক্সট নেক্সট আচ্ছা ঠিক আছে next connect with people you এখান থেকে জাস্ট একজন দুই একটা দুইটা কানেক্ট দেয়া লাগবে তাইলে আপনি সার্চ করেন এখানে আমার নামটা সার্চ করেন J A Y N A L Jaynal A B D double N Abedin J A Y Jaynal space দিয়ে A B D double E B E N না I N sir D double E D double E N এইটা স্যার হ্যাঁ আসছে এই যে তো এই তো কানেক্ট করব হ্যাঁ কানেক্ট দেন আন্না আন্না আন্না আর কোনো বাংলাদেশি কানেক্ট না একজন আমাকে কানেক্ট দিয়েছেন এই জন্যই আমাকে কানেক্ট দিছেন যে আমি যে অ্যাকাউন্ট চালাইবো ঠিক আছে আমি নতুন অ্যাকাউন্ট করছি একদম নতুন অ্যাকাউন্ট করছি আমার আগের অ্যাকাউন্টটা একবারে ডিসমিস হয়ে গেছে কথা বুঝতে পারছেন আমি ওই যে গতকালকেই আমার আগের অ্যাকাউন্টটাতে আমি আবার আমার এনআইডি দিয়া আমি আবার মেল করছি তারা আমার তিরিশ দিন সময় দিছে তো আমি এই জন্যই দিছি কি জন্য বলি আপনি যে মাঝে মধ্যে আপনাকে আমি যে পোস্ট করব আমার অ্যাকাউন্টেতে বিভিন্ন জিনিস দেখব আপনারা দেখতে পারবেন কথাটা বুঝতে পারছেন ওকে স্যার আচ্ছা যাই হোক এখন আপনি নিচে স্ক্রল করে নিচের দিকে আসেন আপনার চাকাটা ঘুরে ঘুরে নিচের দিকে আসেন এখানে দেখেন বিদেশি পার্সন কে আছে এরকম বিদেশি পার্সন যদি কেউ না থাকে তাহলে আপনি সার্চ বারে লেখেন মাইকেল নাম দিয়ে দেখবেন মাইকেল নামের অনেক মানুষ আছে সার্চ আগে যেভাবে আমার নামটা সার্চ করে নিয়ে আসছিলেন ওই জায়গায় সার্চ করেন মাইকেল এই যে ওকে ওই যে ওই যে এই জায়গার মাইক এইটাই লেখা M I C A R nine M I C L Michael C A L M আসছে স্যার এখান থেকে আজ একে প্রফেশনাল মনে হচ্ছে এরকম দুই তিনজনকে কানেক্টেড সেট করেন Philip software engineering financial advisor ED plan three point zero কোঅর্ডিনেটরা সেক্টর টিউটোরিয়াল আপনি দেইখা দুই একজনকে দিয়ে মানুষ যে প্রফেশনালি মনে হচ্ছে দুই তিনজন দেয়াটা বাধ্যতামূলক না এখন দিচ্ছি কারণ অ্যাকাউন্টটা আপনার প্রথম দিকে দিলে একটু অ্যাপ্রুভ হইতে সুবিধা হয় ওকে আর লাগবে না আর লাগবে না এখন নিচের দিকে নেক্সট আছে নেক্সটে ক্লিক করেন দিছেন দুই একটা দিছেন তো শেষ আর লাগবে না নেক্সট বেশি দিবেন না প্রথম দিকে আপনি প্রতিদিন দশ সর্বোচ্চ আটটা দিতে পারবেন আচ্ছা এখান থেকে আপনি এই যে লিংকডইন নিউ এশিয়া এটা আছে এটাতে ফলো দেন আচ্ছা তারপরে স্ক্রল করে নিচের দিকে আসেন স্ক্রল করে নিচের দিকে আসেন একদম নিচে আসছে স্যার হন এখান থেকে আপনি এই যে ফ্রিল্যান্সার ডট কম এটাতে দেন এটা ফলো দেন ফ্রিল্যান্সার ডট কম এটা ফলো দেন আচ্ছা এখানে দেখেন একটা শব্দ আছে ফ্রিল্যান্সার ডট কম ফলো দেন ফলো দেন জি স্যার ফলো দিছি আচ্ছা অ্যামাজন ডট কমে দেন অ্যামাজনে দেন দিচ্ছি স্যার শুধু অ্যামাজন তারপরে স্ক্রল করে নিচের দিকে আসেন লিঙ্কডিনে কি দিব স্যার হ্যাঁ অবশ্যই তারপরে জব ভ্যাকান্সি জব ভ্যাকান্সিতে কি দিব ভ্যাকান্সি জব ভ্যাকান্সি পাশের জব টেক্সট এটাতে দেন পাশের যে ডানের জব হ্যাঁ তারপরে নিচের দিকে আসেন স্যার নিচের দিকে আর নেই এইগুলা শেষ তাইলে নেক্সট নেক্সট এই যে নেক্সট আছে না দেখেন নেক্সট একটা শব্দ আছে নেক্সটে ক্লিক করেন করছি আচ্ছা, এখন দাঁড়ান আসতে দেন তারে আচ্ছা এখন কি হয়েছে আপনার প্রোফাইল চলে আসছে এটা আপনার প্রোফাইল ঠিক আছে তবে ফেসবুকের চাইতে একটু বেটারভাবে এটাতে কী করা যায় একটু বেশি সার্চ করা যায় তবে এখানে একটু বেশি কি করতে হয় আপনার অ্যাক্টিভ থাকতে হয় এবং একটু বেশি সতর্ক থাকতে হয় এটাই হলো বিষয় এখানে যে কাউকে ট্যাগ করা যাবে না যে কাউকে আপনার ডিস্টার্ব করা যাবে না অপ্রীতিকর কোনো আপনার পোস্ট করা যাবে না এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হইব ঠিক আছে আপনি আপনার প্রফেশনাল পোস্ট ডেইলি তিনটা সাইটটা করেন কোনো সমস্যা নেই আপনি একটা জিনিস মনে রাখবেন আমি আপনাদের বলি আপনারা ফেসবুকে কোনো সময়ই দিবেন না ফেসবুকটা ফালতু ফেসবুকে সময় দিলে আপনার সময় এমনি নষ্ট হইব তার চেয়ে আপনি প্রতিদিন তিনটা পোস্ট করেন ইনস্টাগ্রামে তিনটা পোস্ট করেন আপনি লিঙ্কডিনে আপনি আপনাকে এই ইনস্টাগ্রাম লিঙ্কডিন এখানে কি ধরনের পোস্ট করতে হবে এই তো আমি কালকে গত ক্লাসে দেখাই দিছি না আপনি কি পোস্ট করছি ইনস্টাগ্রামে আচ্ছা আমি গত ক্লাসটা পুরাপুরি দেখি নাই আমি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ পর্যন্ত দেখছি প্রফেশনাল ভাবে সেটআপ এখনো করি নাই অ্যাকাউন্টটা লাস্টের একটু বাদ আছে দেখ তাহলে ভিডিও দেখে দেখে করলেন না ভিডিও দেখেই করছি আমি ফোন দিয়ে শুধু ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা খুলছি এখনো প্রফেশনাল ভাবে সেটআপ করি নাই আচ্ছা তাহলে সারা ভিডিও দেখবেন ওখানে দেখবেন আপনি এখন শুধুমাত্র বর্তমানে তো আপনাদের কোনো স্কিল হয়নি আপনারা শুধুমাত্র পোস্ট করবেন আইএমএ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এইটাই লিখিয়া ঠিক আছে I am a professional digital marketer marketer social media marketing search engine marketing YouTube marketing YouTube ads campaign Google ads campaign এই পাঁচটা জিনিস লিখে আপনারা দু মানে দুম পোস্ট করবেন কথা বুঝতে পারছেন কি লেখা পোস্ট করবেন প্রথমে লিখবেন উপরে টাইটেল লিখবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তারপরে লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে লিখবেন ইউটিউব মার্কেটিং তারপরে লিখবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং তারপরে লিখবেন ads campaign Google ads campaign YouTube ads campaign SEO social media ads campaign এই ছয়টা স্কিল লিখে পোস্ট করে নেন প্রতিদিন তিনটা তিনটা ইনস্টাগ্রামে করবেন তিনটা লিঙ্কডিনে করবেন তখন আমি আপনি স্ক্রিন শেয়ার অফ করেন হ্যাঁ। আমি বাকি এখান থেকে আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি হ্যাঁ বলেন স্যার বলতেছিলাম যে আমি যে লিংকডইন অ্যাকাউন্টটা ল্যাপটপ থেকে খোলা মানে খুললাম এটা আমার ফোন দিয়ে চালানো যাবে না হ্যাঁ আপনি ফোন দিয়ে আপনি কি করবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোর থেকে আপনি লিংকডইন অ্যাপসটা ডাউনলোড করবেন সেই অ্যাপসে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে না আচ্ছা এখন আপনি আবার কি করেন ইমেইলে যান ইমেইলে যাব হ্যাঁ ইমেইলে যাব এই যে ইমেলটা আপনার একটা ট্যাব ওপেন করা আছে না ইমেলটা ওপেন করেন জাস্ট এই ইমেলটা ওপেন করেন যে ট্যাবটা ওপেন করা আছে ইমেইলে আর ইনবক্স দেখেন ইনবক্স 2700 সাতাইশ উপরের উপরের সার্চ উপরে উপরে উপরে এটা ওই যে এই যে লিঙ্কডিনের ডানের যে ট্যাব যেটা আছে উপরের লিঙ্কডিনের ডানেরটা এইটা এইটাতে ক্লিক করেন হ্যাঁ এখানে এই যে একটা বামে আসেন বামে উপরে আসেন উপরে আসেন একটা দেখেন এই এইটাতে ক্লিক করেন এইটাতে ক্লিক করেন এটা যে গুড়ার মতো একটা গুড়ার মতো আপনার এইটাতে এইটা চাকার মতো একটা ওইটাতে ক্লিক করেন হ্যাঁ। এটাতে ক্লিক করলে রিলোড হয় মানে আবার লোড হচ্ছে কথাটা বুঝতে পারছেন এখন যে লিঙ্কডিন থেকে যে মেসেজটা আসছে সেই মেসেজটা ওপেন করেন লাস্ট মেসেজ ওয়েলকাম টু লিঙ্কডিনে এই যা আচ্ছা আপনি স্কল করে নিচের দিকে আসেন এখন উপর আবার উপর দিকে যান এখানে দেখেন গেট স্টার্ট একটা শব্দ আসে আর একটু উপর দিকে যান হ্যাঁ গেট স্টার্ট গেট স্টার্ট এখন আপডেটে ক্লিক করুন আপডেট প্রোফাইল বাচ্চার বাচ্চারে ওপেন করেন যখন আচ্ছা ওকে এখন এটা পুরোটা পুরো is this digital marketing work experience yes digital marketing specialist, অবশ্যই দেন তারপরে কি আছে এই স্কিলগুলো আপনি অ্যাড করেন এটাতে উপরেরটা প্রথমে এটাতে ক্লিক করেন ক্লিক হ্যাঁ, করেন তারপরে গুগল অ্যাডস হ্যাঁ তারপরে হ্যাঁ এটাতে ক্লিক করেন চাপ দেন তারপরে গুগল অ্যানালাইটিক্স ই কমার্স দিবেন নি আচ্ছা দেন সমস্যা নাই তারপরে অ্যাড স্কিলে ক্লিক করেন অ্যাড স্কিল প্লাস দিয়ে অ্যাড স্কিল লেখা আছে না ওখানে ক্লিক করেন এখানে কি লিখবো হ্যাঁ social media marketing social media marketing হুম মানে কোই আসছে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে নি হ্যাঁ আসছে আমি তো দেখতেছি না এই যে স্যার আচ্ছা তারপরে দেন social media ads social media ads হুম পর কি দিব অ্যাডস আসছে সোশ্যাল মিডিয়া অ্যাডস দেওয়ার পর কিছু আসছে না দেন সোশ্যাল মিডিয়া অ্যাডস দিয়ে এন্টার দেন তারপরে দেন ইউটিউব মার্কেটিং দেখুন আসো ইউটিউব মার্কেটিং হুম এটা ইন্টার দিব হ্যাঁ এন্টার দিবেন দেখেন ইউটিউব মনিটাইজেশন মনিটাইজেশন বানানো হচ্ছে জেড দিয়ে এম ও এন আই মনি T A I G T I O T I Z A T I O N monetization আচ্ছা এটা কাটেন এটা কাটেন এখানে নেন দেখবেন ক্রস দেখাইবো এখানে একটা ক্লিক দিলে কাটা যাইব ওইটার উপরে ক্লাসে দেন ক্লাসের উপরে হ্যাঁ ক্লাসে দিলে তো আবার এটাই চলে আসে এটা এমনি ক্লিক করে রাখেন হাইড করিলেন একটা ক্লিক দিলে হইব জাস্ট এই হাইড থাক এখন আবার লেখেন YouTube monetization Z A T I N বলে আসছে YouTube M O N I মনিটি T A I Z A Z A T I O N T I O N ওই যে ক্লিক এই যে নিচে লাল দাগ দিছে না হ্যাঁ এই লাল দাগে দেওয়ার কারণে আপনি এখন কি করেন আপনি কারসরটারে একটু মাঝখানে আনে ক্লিক করেন না বানানের মাঝখানে তারপরে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন মাউসের রাইট বাটন ক্লিক করেন মাউসের রাইট বাটন বুঝেন আপনি ইউটিউবে নিয়ে ক্লিক করলেন হইল নি কি করলেন হ্যাঁ, চলে গেল হইল নি আবার আপডেট প্রোফাইল দেন খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কিন্তু এগুলা দেন আবার প্রথম থেকে দেন দেন এখন স্কিল দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হইছে হুম সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে দেন সোশ্যাল মিডিয়া অ্যাডস এন্টার দেন প্রত্যেকটা লেখার পরে এন্টার দিবেন আরে এটা দিচ্ছি কিছু হচ্ছে না তো কেন হচ্ছে না কি আর নেই না তো স্যার আর নেই না মনে হয় স্যার তিনটা বা চারটা নেই স্যার আগে তো এতগুলা নিল তো হ্যাঁ, এইবার আর নিচ্ছে না আচ্ছা স্যার ওইগুলো বলে তাহলে স্যার আপডেট হয়ে গেছে স্যার আচ্ছা কন্টিনিউ দেন হ্যাঁ। এখন সিটি দেন কনফার্ম লোকেশন পাবনা সদর উপজেলা দেয়াই আছে দেয়াই আছে তাইলে ডাম দেন আচ্ছা ওকে তারপরে আসছে নিচের দিকে আসেন এখন দেখেন এই যে আপনার উপরে একটা সবুজ বার আছে না এই সবুজ বারটা ফুল হইতো তিনটা ফুলে পয়সা একটা বাকি আছে এখন কোনটা আবার এডিট প্রেফারেন্সে ক্লিক করেন গেট স্টার্ট লেখেন গেট স্টার্ট দেন আচ্ছা হুম এড প্রোফাইলে লিখেন এড প্রোফাইলে ক্লিক করেন নিচে কোনায় হ্যাঁ add profile update settings update settings update settings complete ঠিক আছে আপনার এখন প্রিপেয়ার ফর জব সার্চ এটা কমপ্লিট হয়েছে মানে আপনি একটা কাজ হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত হয়েছে অনেক সেটিংস আছে এখন আপনি শেয়ারটা অফ করেন আমি আচ্ছা আপনার কি এখন প্রফেশনাল কোনো ছবি আছে না স্যার প্রফেশনাল কোনো ছবি নাই তাই না আচ্ছা ঠিক আছে এখন আমরা আসি সামনের দিকে আপনি শেয়ারটা অফ করেন ওকে Okay, এই যে উপরে একটা শেয়ার বাটনে উপরে দেখেন উপরে আচ্ছা আপনি লিভ নিয়ে নেন তারপরে আবার জয়েন হবেন সমস্যা নাই তাইলে আর শেয়ার কাটা দিব এই যে স্টপ প্রসেসিং ক্লিক করেন স্টপ প্রসেসিং এ ক্লিক করেন stop processing okay thank you তাইলে এখন আমরা এই পর্যন্ত আমরা যতদূর করলাম ততদূর একদম বেসিক লেভেলের কাজগুলা করছি ঠিক আছে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট এত সহজে আপনার সেট শেষ হয় না এখন আমরা আরও সেট আপ আছে সেগুলো আমরা সেট আপ করবো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো তাই না ওকে এখন দেখেন আমি গেলাম এই এইটা হচ্ছে আমার ইন অ্যাকাউন্ট ওকে দেখা যাচ্ছে তো আচ্ছা ইন অ্যাকাউন্টে দেখেন আপনারা সবাই দেখেন এই যে মি একটা শব্দ আছে এই জায়গার মধ্যে আমার ছবিশো আছে এই মি শব্দটা হচ্ছে আমার প্রোফাইল এটা এখানে যে কোনো কাজ করতে হলে আগে আমার প্রোফাইলে যাইব প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন আমি প্রোফাইলে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আছে ভিউ প্রোফাইল আমি বিউ প্রোফাইলে ক্লিক করলাম আচ্ছা বিউ প্রোফাইলে ক্লিক করার পরে আমাকে এই জায়গার মধ্যে কিছু কাজ আছে কি কাজ প্রথম নম্বর কাজ হচ্ছে এই যে কলমে কলমে ক্লিক করবো আমি কলমে ক্লিক করার পরে আমার নাম ঠিকানা সবগুলো ঠিক আছে কি না first name last name additional name choose ability choose ability কি চুজ এবিলিটি এটা হচ্ছে your connection your network LinkedIn এগুলো সবগুলো আমি সেট করে দিব কি দিছি এখানে আমাকে choose abilities visibility setting is require field আচ্ছা কানেকশনে দিচ্ছে ফেল এটা তো দিচ্ছে ফেল এটা তো ফেল দিচ্ছে যাক এটা বাদ তারপরে headline professional digital marketing at digital IT park আমি ডিজিটাল আইটি পার্কে এই হেডলাইনটা এখানে আপনারা দিবেন তারপরে দিবেন current operation professional digital marketer তারপরে এড নিউ পজিশন যদি এড নিউ পজিশন থাকে তাহলে এড নিউ পজিশনটা দিবেন এখানে এড নিউ পজিশনে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন কি লিখবেন সেলস ম্যানেজার দিবেন profession digital marketer digital digital marketing specialist দেখেন আমি দিছি digital marketing specialist employ full time এটা আপনারা আপনারা সবাই প্রোফাইলের প্রথমে আপনি প্রোফাইলের প্রথমে কাজ করছেন তারপরে আরেকবার দেখবেন সব ঠিক আছে কি না ঠিক আছে কোম্পানি নেম হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ঠিক আছে up up W O R K আচ্ছা এখানে দেখাচ্ছে জাস্ট ফাইবার দেখাচ্ছে F I V R Fiverr ফাইবারের ওয়ার্ক এই যে ওকে লোকেশন লোকেশন কোথায় ইউএসএ ইউনাইটেড স্টেট তারপরে ইউনাইটেড স্টেট তারপরে হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম কুই I am currently working in this role আচ্ছা ওকে স্টার্ট মান্থ আমি কবে থেকে শুরু করছি এটা দিলাম আমি জানুয়ারি থেকে শুরু করছি ইয়ার দিলাম মনে করেন দুই সাল থেকে শুরু করছি অ্যান্ডেড নাই কারেন্টলি কাজ করতেছি তারপরে মার্কেটিং সার্ভিস এটা ঠিক আছে ডেসক্রিপশন দিলাম hi I am a pro professional digital marketing expert ঠিক আছে I am a professional digital marketing expert I am working in digital IT park in Bangladesh at Sylhet as an a as an a digital as an a marketing as an a digital marketing specialist digital marketing specialist okay specialist I am mhm, কই গেল I am working for না S-I-N since S-I-N since twenty twenty এ দূর হারাম দাদা twenty twenty January twenty twenty and running at this moment okay আমাকে এইভাবে দিলেন আপনার ইন্টুটার আছে আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করছি আমি দেই বাংলাদেশ এটা দেই কারণ যেহেতু আমি বাংলাদেশে কাজ করতেছি আমি বাংলাদেশ দেই এটা বাংলাদেশ দিলাম আপনারা এইভাবে দিবেন হ্যাঁ কারণ বাংলাদেশ আপনিও আপনার একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন এভাবে একটা পরিচয় দিবেন কাজ করতেছেন তারপরে profile headings digital marketing specialist তারপরে স্কিল স্কিল কি কি স্কিল এখানে দেখেন affiliate marketing social media Google search engine optimisation social media তারপরে আরও স্কিল শেয়ার করে তারপরে কি দেই ইউটিউব ইউটিউব মার্কেটিং এই যে ইউটিউব মার্কেটিং তারপরে ইউটিউব অ্যানালাইসিং ইউটিউব অ্যানালাইটিক্স এই যে অ্যানালাইটিক্স তারপরে হচ্ছে ইউটিউব এসইও e <laughs> না এটা নাই যেটা নাই এটা আসবে না ইউটিউব প্রমোশন আছে কি না দেখি হ্যাঁ ইউটিউব প্রমোশন আছে তারপরে আসেন YouTube ads campaign YouTube ads campaign তারপরে আসেন Google S R search ads campaign Google search ads campaign তারপরে আসেন গুগল ডিসপ্লে এডস ক্যাম্পেইন তারপরে আসেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তারপরে আসেন সোশিয়াল মিডিয়া মার্কেটিং তারপরে আসেন ইনি sorry LinkedIn marketing LinkedIn LinkedIn marketing LinkedIn marketing তারপরে আসেন lead B to B lead generation B to B lead B to B lead generation এভাবে আপনি দিবেন আরও দেওয়া যায় adding at 5 try try will also appear in your skill তারপরে দিলাম সেভ ঠিক আছে আমার স্কিলগুলো এই যে দেখেন সেভ হচ্ছে তারপরে did you find this job in LinkedIn yes আমি জবে ইনে জব চাই তারপরে ডিসপ্লে ইন হ্যাভ ইয়াস আমি ডিসপ্লেও চাই ওকে সেভ আচ্ছা তারপরে আমার সব কিছু ঠিক আছে কিনা আমি দেখি তো ওকে আমার সব কিছু ঠিক আছে লোকেশন আচ্ছা contact info adding edit contact info contact ইনফোটা আমি এড আমি আপনি দেখেন আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন এই যে মোবাইল টাইপ এটা দিলাম মোবাইল টাইপের এখানে আর কি কি আছে please select hmm work mobile এটাই মোবাইল আমার মোবাইল থাকবো তারপরে হচ্ছে অ্যাড্রেস এই যে অ্যাড্রেস আমার দেয়া বার্থডে এটা দেয়া দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে ইয়োর নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক কী আছে ওকে ইওর নেটওয়ার্ক এটা থাকবে অন লিঙ্কডিন মেম্বার দিবে অন লিঙ্কডিন মেম্বার ঠিক আছে আমার অ্যাড ওয়েবসাইট ওয়েবসাইট তো আর নাই আমাদের আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন তা না থাকলে এইভাবেই থাকবে ঠিক আছে আমি ওয়েবসাইট এখন অ্যাড করে নাই অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ as soon as possible save এটা আমার নতুন অ্যাকাউন্ট এটা আমি নতুন করে সেট করছি আপনাদের দেখানোর জন্য তারপরে আসবে আরও নিচে হ্যাঁ, এখান থেকে আর কোনো ঝামেলা নাই সেভ সেভ হয়ে গেল আচ্ছা তারপরে দেখেন এই জায়গার মধ্যে আমি কি করব একটা ছবি দিব এই যে ছবিটা দেয়া আছে এটা আপনি এখান থেকে এই যে এই যে এই যে এডিট এডিট শব্দ আছে এডিট শব্দটা ক্লিক করবেন আপনি তারপরে এখান থেকে আপলোড একটা শব্দ আছে দেখবেন আপলোড সরি এই যে অ্যাড ফটো সরি অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটোতে ক্লিক করার পরে এই যে দেখেন আপলোড শব্দ আছে আপলোডও ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আপনার যেখান থেকে ছবিটা আছে ওখানে যাইবেন ওখানে গিয়ে ছবি সিলেক্ট করবেন ওপেন দিবেন আপনার ছবিটা আপলোড হয়ে যাব ঠিক আছে তারপরে হচ্ছে যদি এইটাই হচ্ছে আপনার শেষ তারপরে আসেন কভার ফটো একটা কভার ফটো ক্রিয়েট করতে হয় বানাইতে হয় ঠিক আছে কভার ফটো বানাইতে হয় কভার ফটোটা কীভাবে বানাইতে হয় আমি দেখাই দিচ্ছি আগে দেখি add profile section add profile সেকশনটা আমরা দেখি এড প্রোফাইল সেকশনে কোড দেখি করে কি দেওয়া আছে করে দেওয়া আছে আমাদের এডুকেশন এডুকেশন লেভেলটা আমরা দিয়ে দিব স্কুল দিব স্কুল কি আমি দিলাম স্কুল হচ্ছে SO UT South Surma South Surma High School তারপরে degree National University National University তারপরে স্টাডি স্টাডি হচ্ছে বাংলা নভেল আচ্ছা, বেঙ্গলি নাই বেঙ্গলি দিও এখানে নাই ঠিক আছে যেটা সাবজেক্ট দিয়ে দিবেন ইংলিশ আছে তো ইংলিশ লিটারেচার ওকে ইংলিশ দিয়ে দিলাম দেড় সিট তারপরে স্টার্ট ডেট কোন সালে শুরু করছি জানুয়ারি না মা এপ্রিল দুই আট Uh, ठीक है एंड डेट मे दुहजार तेर कोई गल रे बार तेर तेर ठीक है ग्रेड ग्रेड हे फोर ओके okay. তারপরে আসেন এগুলা কিন্তু আপনি ভুল দিলেও কোনো সমস্যা নাই এগুলা যদি আপনি ইচ্ছা মতো দেন কারণ এগুলা ভেরিফাই করবে না ঠিক আছে ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশন দিবেন কি I have completed my hi I am Joynal Abedin I have completed my I have completed my post graduation graduation SINC since 2013 হয়ে গেল টোয়েন্টি থার্টিন এট দূর সমস্যা দেখা দিল মাউসের প্রবলেম হতেছে at MC College at MC College in National University National University okay এভাবে দিয়ে দিলেন যাক তারপরে add your link to external আর কিছু থাকলে সেটা লিঙ্ক দিয়ে দিবেন না থাকলে তো আর নাই এড মিডিয়া এড মিডিয়াতে ক্লিক করলে এই যে দেখেন আপনার বিভিন্ন লিঙ্ক আসতেছে এগুলোতে ক্লিক করবেন যদি তাকে তাহলে না থাকলে কিচ্ছু করে নাই অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট দিতে চান সার্টিফিকেট দিতে পারবেন কারণ সার্টিফিকেট যদি আপনি এগুলো কম আপনি যদি আপনি যদি এগুলো কারেক্ট দেন অ্যাকুরেট দেন তাহলে আপনি সার্টিফিকেট জমা দিবেন আর যদি অ্যাকুরেট না দেন তাহলে সার্টিফিকেট জমা দিবেন না তারপরে সেভ ঠিক আছে সেভ হয়ে গেল ওকে আরও আছে এড প্রফেশন আমরা দিলাম education add position add position add skill এগুলো দেওয়া লাগবে না তারপরে রিকমেন্ডেড রিকমেন্ডেডের কি আছে রিকমেন্ডেডে আছে দেখেন add feature add licence and certification add course add recommendation add ফিচার্সে কিছু কি দেয়া যায় দেখি অ্যাড ফিচার্সে এই মুহুর্তে কিছু দেওয়ার প্রয়োজন নাই কারণ আমাদের প্রোফাইলটা এখনও বাড়ি হয়নি আমরা ব্যাক দিলাম তারপরে আসি আমরা আরও তারপরে রিকমান্ডেড সরি কোরের মধ্যে এখন রয়েছে রিকমান্ডেড রিকমান্ডেডের মধ্যে এড কোর্স এড কোর্সটা অবশ্যই আমরা দিব আমরা কি কি কোর্স করছি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স করছি আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করছি ডিজিটাল আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করছি কয়টা করছি মনে করেন তিনটা করছি তারপরে associate digital marketing specially Fiverr ওয়ার্কের বায়ার্স ঠিক আছে এইগুলার উপরে আমরা কোর্স করছি তাহলে সেভ এখন এখনও রয়েছে এটা আমাদের কাজ শেষ হয় নাই তারপরে অ্যাডিশনাল অ্যাডিশনালের মধ্যে আসার পরে আমরা দেখি অ্যাড ডেভেলপ এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স আমরা ডেভেলপ করি আমাদের এক্সপিরিয়েন্স অর্গানাইজেশন এটা আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা কোনো কাজ করে থাকি সেই প্রতিষ্ঠানের নাম দিব কত কবে কাজ করছি কোথায় কাজ করছি কিভাবে কাজ করছি এই সবগুলো আমরা এই জায়গার মধ্যে সুন্দর করে সেট আপ করে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আবার আসি আমরা তারপরে আসে এড পাবলি পাবলিকেশন পাবলিকেশন মানে হচ্ছে প্রতিষ্ঠান ইন্ডিকেট রিকোয়ারমেন্ট এগুলো আমাদের আসলে দেওয়ার তেমন জরুরত নাই এগুলো না দিলেও চলবে ঠিক আছে তারপরে আবার আসি অ্যাড প্রজেক্ট আমরা কোন প্রজেক্টটা শেষ করছি যদি এরকম কোনো প্রজেক্ট করে থাকি তাহলে দিয়ে দিবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দরকার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ ইংলিশ আমাদের ইংলিশটা আবশ্যক দরকার তারপরে আছে কি বেঙ্গলি ইংলিশটাই থাকবো আমাদের ওকে ইংলিশ তারপরে হচ্ছে proficiency elementary limited working proficiency professionally working policy full professional policy এইটা দিয়ে দিলাম তারপরে সেভ ঠিক আছে আবার আসলাম তারপরে এখান থেকে আর কি আছে add test score test score দরকার নাই এখন অ্যাড অর্গানাইজেশন এটাও দরকার নাই অ্যাড কোর্স অ্যাড কোর্স দেওয়া যায় আমরা কি কি এড কোর্স করেছি সিভিল ইকোনমিক্স এডুকেশনাল কোর্স করেছি তারপরে এনভায়রনমেন্টের কোর্স করেছি হেলথের কোনো কোর্স যদি আপনার তাকে করেন পলিটিক্স যদি করেন দিবেন property science and technology social service social সার্ভিসের কাজ করেছি তারপরে এইগুলো আমরা করেছি ঠিক আছে এগুলো আমাদের দিয়ে দিলাম এগুলো যে দিতে হবে এরকম কোনো কথা নাই না দিলেও সমস্যা নাই দিলে ভালো দিলে আপনার অবস্থাটা পজিশনটা ভালো হয়ে আসলো ঠিক আছে তারপরে আসেন আপনি আরও আছে অনেক আছে এখানে মোড়ে ক্লিক করলাম মোড়ে ক্লিক করার পরে যদি send profile and in message দেখি এই যে প্রোফাইলে কোনো মেসেজ সেন্ড করতে চাইলে এটা আমাদের লিঙ্কটা এখান থেকে দিতে পারবো ওকে তারপরে আসেন ওপেন টু এখানে ওপেন টু ওয়ার্ক আমরা ওপেন টু ওয়ার্ক বলতে এই জায়গা থেকে আমরা কি ওয়ার্ক করি এই যে আমরা আগে যেগুলো দিছি আমাদের কাজের এক্সপিরিয়েন্স কী কী কাজ আমাদের চাই আমরা সেগুলো এখান থেকে সবগুলো সেট আপ করে দিছি ওকে যদি আমরা ডিলেট প্রোফাইল করতে চাই আমরা ডিলেট করতে চাই তাহলে আমরা কোনো কিছু টোটালটাই ডিলেট করতে চাই তাহলে আমরা এখানে ডিলেট প্রোফাইলে ক্লিক করলে আমাদের এটা ডিলেট হয়ে যাব যদিও আমাদের এটা কোনো প্রয়োজন নাই ঠিক আছে ওকে তারপরে আসেন আরও নিচের দিকে যাই কি আছে দেখি task skill quiz touch skill কুইজের মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের কী কী স্কিল যেমন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের স্কিল অ্যাসিসমেন্টস আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে স্কিল আছে তারপরে আসেন গুগল অ্যাডস গুগল অ্যাডসের উপরে ক্লিক করলে আমাদের কি আসে দেখি এই যে গুগল অ্যাডস অ্যাসিসমেন্ট এটা আসছে তারপরে আসছে স্টার্ট এখান থেকে পনেরো মিনিটের পনেরো মিনিট মাল্টিপুল চয়েস কোয়েশন থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট পার কোয়েশনের জন্য সময় থাকবে সোর্স ইন দ্য টপ থার্টি টপ থার্টি পার্সেন্ট টু আর্ন এ বেগ আচ্ছা তারপরে আপনার মিনিমাম থার্টি পার্সেন্ট রেজাল্ট পাইতে হইব তারপরে আপনি ফার্স্ট করবেন okay before your start you আপনি এই রেজাল্টটা অর্থাৎ এটা একটা টেস্ট মানে এটা পরীক্ষা আপনি পরীক্ষাটা শুরু করার আগে কি করতে হবে you must complete the assessment in one session make sure your internet is reliable আপনি এই অ্যাসিসমেন্টটা শুরু করার আগে আপনি অ্যাসিসমেন্টটা শুরু করার আগে অবশ্যই আপনার নেটওয়ার্ক দেখতে হবে কারণ আপনি এই পরীক্ষাটা দেওয়ার জন্য মাত্র একটা বার সময় পাবেন আর কোনো সময় পাবেন না দুই number you can retake the assessment once of year don't earn a budget আচ্ছা এটা এখানের মধ্যে আপনি কি করতে পারবেন না কোনো বাজেটের দরকার হবে না we want show your result to anyone without your permission এইটা কি বললো একটু বোঝার দরকার আছে আমরা আপনার অনুমতি ছাড়া আপনার ফলাফল কাউকে দেখাবো না আচ্ছা ঠিক আছে আমরা যে রেজাল্ট পাইমু এই রেজাল্টটা আমরা কাউকে দেখাইব না এই যে স্টার্ট এই স্টার্টে ক্লিক করলে হবে কিন্তু প্র্যাকটিসের জন্য করেন যদি মানে মনে করেন এটা প্র্যাকটিস করতাম তাহলে প্র্যাকটিসের জন্য এখানে ক্লিক করলাম try to question without effective source আমরা দুইটা কোয়েশন এখান থেকে দেখতে পারবো তাইলে নেক্সট দেই দুইটা কোয়েশন দেখতে পারবো যেটাতে কোনো কি নাই এফেক্ট নাই দেখেন ওয়ান পয়েন্ট আমাদের সময় শুরু হয়ে গেছে টেবিতা হেজ মোবাইল ফোন আচ্ছা এটা আমরা মনে করেন এটা আমরা এটা কিন্তু কপিও করা যায় না দেখতে পাচ্ছেন application that is complementary to her website so want to make it known to potential customer but driving app develop download is not her main goal we what you what would you recommended to configure on the Google apps আচ্ছা mobile apps campaign download extension app extension universal apps extension আচ্ছা এখন কি চাচ্ছে এখানে এই যে আমরা তাবিতা হেজ এ মোবাইল তাবিতার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে কমপ্লিমেন্টারি আচ্ছা ওয়েবসাইট আছে she want to make it know to potential customer সেখানে সে কিছু কাস্টমার চায় বা drive app download is not her main goal তার ডাউনলোডের কোনো গোল নাই সে চাচ্ছে কি তাহলে আমরা কি দিতে পারি মোবাইল অ্যাপস ক্যাম্পেইন অথবা অ্যানিভার্সারি অ্যানিভার্সাল অ্যাপস এইটাই দিতে পারি আমরা ঠিক আছে তারপরে চেক আনসার আমরা আনসারটা চেক করি আনসারটা আমাদের ইনকারেক্ট হয়েছে কারেক্ট হচ্ছে অ্যাপ এক্সটেনশন দেখছেন এটা হচ্ছে আমাদের ভুল অ্যাপ এক্সটেনশন আচ্ছা ঠিক আছে দুই নাম্বার দুই নাম্বারটা which solution allow you to show ads in Google search result only if the user has previously visited your website ঠিক আছে which solution allow you to show ads in Google search result only if the user has previously visited your website which solution allow you to show ads in Google search result only if the user has previously visited your website EPC DM targeted audience আচ্ছা দেন এইটাও দেন এটা কি বলছে আমি নিজে বুঝি নাই তারপরেও দিলাম চেক রেজাল্ট এইটাও ভুল বলছে এটা হচ্ছে আর এল সি এস এ এইভাবে আপনি দেখতে পারবেন এগুলো আমাদের কোনো এফেক্ট আসে নাই এটা আমরা দুইটাই দিছি দেখছেন দুইটাই ভুল দিছি ঠিক আছে এভাবে আপনি যদি চান তাহলে আপনিও পারবেন এই সিস্টেম দিতে যদি আপনি পারেন তবে এখন দেওয়ার প্রয়োজন নাই আমি নিজেই দিয়ে দিচ্ছি না বা এগুলো আসলেই জটিল কথা বুঝতে পারছেন এগুলো আসলেই জটিল এগুলো খুবই মারাই লিছে আমি কি পরীক্ষা দিতে শুরু করে দিছি হয় হয় হ্যাঁ না আচ্ছা আগেরটা চলে আসছে ফিনিশ প্র্যাকটিস আমাদের এটার প্রয়োজন নাই আমরা ঘুমিয়ে চলে গেলাম মানে আমরা পরীক্ষা দিচ্ছি না ঠিক আছে পরীক্ষা দিলে লাভ কি পরীক্ষা দিলে অবশ্যই লাভ আছে আপনার প্রোফাইলটাকে তারা একটু অ্যাক্টিভ রাখবে মানুষের কাছে পৌঁছে দিবে এই জন্য আপনি প্রোফাইলটা কি করতে পারবেন অ্যাক্টিভ রাখতে পারবেন তবে এর জন্য কিছু কাজ আছে কিছু প্রয়োজনীয়তা আছে কিছু ওয়ে আছে সেই প্র্যাকটিসগুলো করার জন্য সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এই ওয়ে করে আপনি দিতে পারবেন এখন দিবেন না পরে এমনিতেই দেখবেন এগুলা দিতে পারবেন এই যে দেখছেন এখানে ডিমান্ডিং স্কিল ডেমনস্ট্রেট স্কিল এই যে আমি দিছি অ্যাফিলিয়েট মার্কেটিং গুগল মার্কেটিং এগুলো সব ঠিক আছে কিনা দেখবেন আপনারা যেটা ঠিক নাই সেখান থেকে এই যে কলমে ক্লিক করবেন কলমে ক্লিক করে চেঞ্জ করবেন ল্যাঙ্গুয়েজ কলমে ক্লিক করে চেঞ্জ করবেন ইন্টারেস্ট কলমে ক্লিক করে চেঞ্জ করবেন তারপরে হচ্ছে এই যে দেখেন কলমে যেটাই বলেন আপনি কলমে এই যে কলমে চাপবেন আপনার এটা চেঞ্জ করতে পারবেন এভাবে নিচের দিকে আসবেন উপরের দিকে যাবেন তারপরে এই পর্যন্তই আজকের আপনাদের ক্লাস আগামীকালকে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনার নেটওয়ার্ক বাড়াবেন ফ্রেন্ড দিবেন আর এভাবে ওই যে আপনার ওই জায়গাটা দেখাই দেবো আজকের ক্লাস অলরেডি লম্বা হয়ে গেছে ওই জায়গাটা দেখাই দেবো ওই যে কীভাবে আপনি ব্যানার পেজ রেডি করবেন ব্যানার পেজ আপনি আপলোড করবেন এটা আপনাদের কাজ হিসাবে বাকি থাকলো এখন আপনাদের কাজ হচ্ছে হ্যাঁ এক মিনিট এখন আপনাদের কাজ হচ্ছে যারা আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তাদের তো আর আপনারা দেখবেন আপনাদের সব প্রোফাইলের সেট ঠিক আছে কি না যদি না থাকে তাহলে আপনি এটা সেট করবেন আর যদি সেট থাকে তাহলে তো ভালো আপনি আরেকটু দেখবেন সবগুলো ঠিক আছে কি না আর যাদের নাই তারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেট আপগুলো সব ঠিক করে দিবেন ঠিক আছে হ্যাঁ আব্দুল্লাহ ভাই কি জানি প্রশ্ন করতে চাচ্ছিলেন কালকে তো আমাদের পিএম ব্যাচ 2 এর ক্লাস আছে পাঁচটা গ্রুপ হ্যাঁ। আছে আমাদের হ্যাঁ, হ্যাঁ। কোন ক্লাসটা কালকে কালকে ফেসবুক বুস্টিং এর ক্লাস নিব okay sir nice idea sir okay তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম